আল্লাহর তৌহিদ আল্লাহর একত্বকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে আল্লাহ এক ও একক সুতরাং একমাত্র আল্লাহকে ডাকতে হবে একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর জন্য জবাই করতে হবে খাসে মরক যে আটরসিতে জবাই হবে মাইজবান্ডারিতে জবাই হবে আজমিরে জবাই হবে আর ডেক চড়বে গাইরুল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য পীর খাজা বাবার জন্য জি বাগদাদে আব্দুল কাদের জিলানির জন্য জবাই হবে আল্লাহর জন্য হবে না তাহলে কোনদিনই আল্লাহ সম্মানিত করবেন না মুখ্য কারণ হচ্ছে শির্ক মুসলিম উম্মাতে মসজিদ চাইতে ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদের চাইতে মাজারের সংখ্যা বেশি শির্কের আড্ডা এসব হিন্দুদের মন্দির আর মুসলিমদের মাজার সাওয়া সাওয়া কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই ভালো করে শুনে রাখেন এখানেও বড় শির্ক হচ্ছে এখানেও বড় শির্ক হচ্ছে এখানে যারা সেজদা করছে প্রতিমা পুতুলকে তারাও চিরকালের জাহান্নামি আর কবরে গিয়ে যারা সেজদা করছে ধরা তারাও চিরকালের জাহান্নামি দুনিয়া এবং আখেরাত তারা ধ্বংস করছে কিন্তু আমরা তো পার্থক্য আকাশ পাতাল পার্থক্য রেখেছি এই কবর পূজারীদেরকে মনে করি এরা মুসলমান গত সপ্তাহে বারো চাঁদের খুদবার গত জুমায় বক্তব্য করেছে বারো চাঁদের খুদবার একটি খুদবা আছে শুনেছেন না শোনেননি কাদের তৈরি করা সরসিনার পীরদের ওই বারো চাঁদের খোদবায় লিখেছে তার ভূমিকাতে আহমদ রেজা খান বেরেলিকে লিখেছে এমামুল মিল্লাত এমামুল মিল্লাত মানে মুসলিম ওম্মার এমাম আহমদ রেজা খান অথচ আহমদ রেজা খানের মতো কবর পূজারী আলেম ভারতে পয়দাই হয়নি কোরআনকে বিকৃত করে সে প্রমাণ করার চেষ্টা করেছে কোরআনে বলেছে কবর আলার কাছে চাও খাজা বাবার কাছে চাও পীরদের কাছে চাও শহীদদের কাছে চাও কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে সে এমন কোরআন হাদিসের বিকৃতি করেছে সে তাকে সরসিনার পীর কি লিখছে এমামুল মিল্লাত হজরত আল্লামা আরো কিছু এমামুল মিল্লাত মানে মুসলিম ওম্মার ইমাম মুসলিম ইমাম কে সুহান আল্লাহ আপনি কেমন মুসলমান যে মুসলিম উম্মার ইমাম মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বলতে রাজি তারপরে যে ব্যক্তি এত বড় মুশরিক শিরকের নেতা তাকে আপনি এমামুল মিল্লাত বানিয়ে দিলেন যদি এমামুল কিন বলতেন তাহলে ঠিক ছিল এমামুল মিল্লাত বাংলাদেশের আরো কিছু বক্তাদের বক্তব্য শুনেছেন খোমাইনিকে বলে ইমাম খোমাইনি এমাম বলা মানে মুসলিমদের ইমাম মুসলিম ইমাম না মুশরেকদের ইমাম মুশরেকদের ইমাম সে নিজে ইসলামী গভর্নমেন্ট নামক কিতাবে তার একটি কিতাব আছে আল হুকুমাতিল ইসলামিয়া কিতাব আছে ইসলামী গভর্নমেন্ট সে কিতাবটির আরবিতে ইংলিশে তর্জমা হয়েছে কারণ একজন রাষ্ট্রীয় নেতার লিখা কিতাব সেই কিতাবে কি আছে জানেন বহু সিরকি কুফরি আছে তার মধ্যে একটি শোনাচ্ছি সে বলছে ইন্নালে আইম্মাতে না আমাদের যে ইমাম বারো ইমাম রয়েছে ইসনা শরিয়া বারো ইমামের এত আল্লাহ উঁচা মাকাম দিয়েছেন উচ্চ স্থান তাদেরকে দিয়েছেন যে লায়াসে লহু মালাকুন মোকাররাবুন ওয়ালা নবীন মুরসাল আমাদের ইমামদের অলি আউলিয়ার স্থান পর্যন্ত না কোনো আল্লাহর খাস রাসুল পৌঁছিতে পারবেন না আল্লাহর খাস মোকাররা ফেরেস্তাই পৌঁছিতে পারবেন তার মানে না জিব্রাইল মেকাইল ইসরাফিল পৌঁছিতে পারবেন মালাকুল মত পৌঁছিতে পারবেন আর না মোহাম্মদ রসুল্লাহাম এইসা মৌসা ইব্রাহিম নো কেউ পৌঁছিতে পারবেন কেউ পারবেন না এই স্থান পর্যন্ত এই মর্যাদা পর্যন্ত তাহলে কি করতে চাই সেই উলিয়া উলিয়া তাদের ওলিয়া উলিয়া ইম্মাদের পূজা করাতে চায় না আর তাই হচ্ছে কাকে বাংলাদেশে এক একেবারে খ্যাতি সম্পন্ন বক্তা আন্তর্জাতিক বক্তা যে ইমাম খোমেনি তার বক্তব্যে বহু বক্তব্য রয়েছে বুঝতে পেরেছেন আছেন কোথায় আপনি কি শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে এই শির্ক যদি মুসলিম সমাজে বিদ্যমান থাকে আল্লাহ কোনদিন এই জাতিকে সম্মানিত করবে যাদের আলেমরা মুশরেককে বলবে এমামুল মিল্লাত মুশরেককে বলবে এমাম তাদের জাহেলদের কি অবস্থা তাদের জনসাধারণের তাহলে কি অবস্থা কি করে আল্লাহ সম্মানিত করবেন তহিদ প্রতিষ্ঠা করতে হবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ডাকতে হবে একমাত্র আল্লাহ দিতে পারেন নিতে পারেন একমাত্র আল্লাহর এবাদতবন্দি করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহর বিধান সার্বিক জীবনে কায়েম করতে হবে একমাত্র আল্লাহর বিধান কায়েম করতে হবে না থাকবে জাতীয়তাবাদ না থাকবে গণতন্ত্রবাদ না থাকবে আপনার ধর্মনিরপেক্ষতাবাদ না থাকবে মানুষের তৈরি করা কোনো বাদ কোনো ইজম কিছুই থাকবে না থাকবে কোরআন এবং সুন্না দুটোকে আঁকড়ে ধরবে বলছেন না নবী করিম সাল্লা সাল্লাম তাই থাকবে তাহলে আল্লাহ সম্মানিত করবেন দেখেন সাহাবাই কেরামদেরকে সম্মানিত করেছেন যাদের পায়ে ছিল না জুতো স্যান্ডেলের ব্যবস্থা শরীরে ছিল না কাপড় ছিঁড়া ফাটা তালি লাগানো কাপড় উমার রাজি আল্লাহ খলিফাতুল মুসলিম আর শরীরে যে জামা রয়েছে তাতে শুধু তালি আর তালি আর তালি আর জোড়া তালি তারপরেও রোম সাম্রাজ্য তার হাতে কোথায় ধ্বংস ছিন্ন ভিন্ন হয়ে গেল পারস্য সাম্রাজ্য সে অগ্নিপূজকদের সাম্রাজ্য তা ধ্বংস হয়ে গেল আল্লাহ রবুল মুসলিমদেরকে বিজয় দান করলেন কিন্তু আমাদের এত ধন দৌলত আর টাকা আর কাপড় আর চুপড় এসব থেকে আর ঘর বাড়ি এসব থেকেও কেন আমরা লাঞ্ছিত গোলামি করছি কাফেরদের এই জন্যই যে আমাদের অধিকাংশ মানুষ শিরকে ডুবে রয়েছে আল্লাহর আজাব থেকে দুনিয়ার গজল থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করা বেশি বেশি মাফ চাওয়া আমাদের ভুল হচ্ছে সাথে সাথে মাপ চাইতে হবে সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নবী করিম সাল্লাম দিনে কবার করে ইস্তেকফার করতেন একশো বার করে ইস্তেকফার করতেন একটি হাদিস আছে আর এক হাদিস আছে যে আখতার মিন সাবিন আমার সত্তরের বেশি তিনি দিনে শুধু আল্লাহর কাছে বলতেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে মার্জনা কামনা করি ক্ষমা চাই আর তোমার দিকে ফিরে আসি তোমার দরবারে তওবা করি আমরা কবার তোবা করি যদি আপনাকে জিজ্ঞেস নিজেকে জিজ্ঞেস করেন দশ বার তোবা করেন পাঁচবার তবা করেন দিনে অন্তর থেকে তবা করেন তবা করলে যে যে গুণা থেকে তবা করেছে সেগুলি থেকে বিরত থাকতে হবে শর্ত সাপেক্ষ তবা করেন না গুনাতে ডুবে আছেন তাহলে তার তবা হয় না তবা ইস্তেফার করতে হবে তাহলে আল্লাহর আজাব দুনিয়াতে আসবে না ভুল হয়ে যাচ্ছে তবা করেন যদি আর ভুল করব না তাহলে আল্লাহর গজব থেমে যাবে যেমন ইউনুস আলাই সালামের জাতি যেমনই তবা করেছিল আল্লাহর আজাব চলে এসেছে আকাশে আগুন বর্ষণ হবে আগুনের বৃষ্টি বর্ষণ হবে আজাব থেমে গেল আজাব থেমে গেল একটি জাতিকে আল্লাহ শুধু ধ্বংস করেননি আজাব দেখে নেওয়ার পরেও আকাশে দেখছে আগুনের মেঘ আগুনের মেঘমালা তারপরেও আল্লাহ পাকর আজাবকে সরিয়ে নিলেন তাদের তবা ইস্তেকফারের কারণে আল্লাহ মাফ করে আর ভুল করবো না আল্লাহ আর তোমার নবী কমান্য করবো না আল্লাহ আল্লাহ তোমার কলিমা স্বীকার করছি আল্লাহ তোমার এবাদত বন্দী করবো আল্লাহ <clears throat> আল্লাহ পাকর কোরআন কারিম এরশাদ করছেন অমা কান আল্লাহ আন্তাফিহিম হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ আজাব দেবেন না ওই জাতিকে যে জাতির মাঝে আপনি বিদ্যমান রয়েছেন অর্থাৎ যতদিন নবী করিম সাল্লাম জীবদ্দশায় ছিলেন ততদিন আজাব আসতো না এ কথা আল্লাহ ফাকরাবুল আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন নিশ্চয়তা দিয়েছেন আল্লাহর নবী থাকা কালে কোন রকমের আজাব আসেনি গৃহযুদ্ধ শুরু হয়নি ছিল গৃহযুদ্ধ সাহাবিদের মধ্যে সবার অন্তরে এক অপরের সাথে জড়িত ছিল আল্লাহ নবীর ইন্তকালের পরে কিছু লোক জাকাত অস্বীকার করতে লাগলো কিছু লোক আবার ওই যে মৃত্যুক নবী মুসাইলাম কাজদা মৃত্যুক নবতের দাবি করলো তার পিছনে ছুটলো মুরদাদ হয়ে গেল তারপরে কিছু লোক ওমার রাজি আল্লাহ ফজর নামাজ পড়াচ্ছেন এসে খুন করে দিল উসমান রাজি আল্লাহ তালাকে জুমার দিনে ঘেরাও করে বিদ্রোহীরা খুন করে দিল অথচ তারা ইসলামের দাবি করে আপোষে দ্বন্দ্ব শুরু হইল আজাব আসতে লাগলো যতদিন নবী করিম সাল্লাম ছিলেন কোনো আজাব আসেনি এরকম আর তাহলে আল্লাহ নবী আমাদের মাঝে মজুদ নন তাহলে আজাব থেকে কেমন করে মুক্তি পাবো আরেকটি রাস্তা রয়েছে আল্লাহ অমা কান আল্লাহ ফেরুন সুরানফাল আয়াত নম্বর তেত্রিশ আর আল্লাহ তাদেরকে আজাব দেবে না যারা তবা ইস্তেফার করতে থাকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুই মাফ করে দাও চলতে ফিরতে গাড়িতে বসে আছেন মাঝে মাঝে আস্তাক ফিরুল্লাহ বলছেন আরবিতে বলেন অথবা নিজে বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও কোন খাতা হয়েছে আল্লাহ অনেক মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও রাস্তায় হাঁটছেন আল্লাহ তুমি মাফ করে দাও কাজকর্ম করছেন আল্লাহ তুমি মাফ করে দাও খাওয়া দাওয়া করছেন মাঝে মাঝে আল্লাহ তুমি মাফ করে দাও যেই জাতি ইস্তেকফার করতে থাকবে আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না আজাব দেবেন না নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ করবেন স্বয়ং কোরআনী কারিমে অমা কান আল্লাহ মহম ওয়া ফেরুন যেই জাতি ইস্তেকভার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না তৃতীয় উপায় আল্লাহর গজব থেকে বাঁচার দুনিয়াতে তা হচ্ছে সংশোধন সংস্কারের কাজ করা সংস্কারমূলক কাজ করা যাকে ইসলাহর কাজ বলা হয় মানুষের সংশোধন করেন বিগাড় সৃষ্টি করিয়েন না বিপর্যয় সৃষ্টি করিয়েন না ফাসাদ সৃষ্টি করিয়েন না গঠনমূলক কাজ করেন ধ্বংসাত্মক কাজ করিয়েন না সে ব্যক্তি জীবনকে হোক ব্যক্তি জীবনকে তাহলে কি করবেন গড়ে তুলুন সংশোধন করুন ধ্বংস করিয়েন না পারিবারিক জীবন পরিবারকে গঠন করুন ভেঙে দিয়েন না ধ্বংস করিয়েন না পাপের দ্বারা গুনার দ্বারা বাড়িতে স্বামী স্ত্রী ফিল্ম দেখে ছেলে মেয়েরা দেখে যখন তারা সুযোগ পায় তারা দেখে তাহলে আপনি নিজের পরিবারকে ধ্বংস করছেন গঠনমূলক কাজ করছেন না তাহলে ইসলাম সংশোধনের কাজ করলে সংস্কারের কাজ করলে দাওয়াত দিতে হবে মানুষকে কোন দিকে দাওয়াত দিতে হবে হ্যাঁ কোন দিকে দাওয়াত দেবেন আহ্বান করতে হবে কোরআনের দিকে আল্লাহর কিতাবের দিকে আর রাসুল্লাহ সাল্লামের হাদিসের দিকে সন্ন্যতের দিকে এই দুটো বিষয়ের দিকে দাওয়াত দেবেন কোন ব্যক্তির দিকে দাওয়াত দেবেন না যে আমাদের এত বড় হুজুর ছিলেন আর এত বড় তিনি শাইখুল হাদিস ছিলেন এত বড় আল্লামা ছিলেন এত বুজুরগানে দিন ছিলেন সুতরাং তার তরিকাটা অত্যন্ত সুন্দর আর পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে আর সারা বিশ্বে এত দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে দেখুন পঞ্চাশ বছর মধ্যে সুতরাং আসুন আমাদের সাথেও সময় লাগান এইরকম কাজ করবেন না ব্যক্তি পূজা করাবেন না আল্লাহর অস্তে আল্লাহর দিকে ডাকবেন আর রাসুল্লাহ সাল্লামের দিকে ডাকবেন কুলহাদি সাবিলি আদু এলাল্লাহ আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও তাদেরকে যে ইহা আমার রাস্তা হাজহি সাবিলি এটা আমার রাস্তা আদৌ আল্লাহ আমি আহ্বান করি ডাকি দাওয়াত দি কোন দিকে আল্লাহর দিকে আল্লাহর কিতাবের দিকে আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে জেনে শুনে জ্ঞান হাসিল করে তাহলে জ্ঞান অর্জন করতে হয় মূর্খ কিচ্ছু জানেন না সারা জীবন আরাম খেলেন ঘুষ খেলেন অফিসার আর রিটায়ার হওয়ার পরে চলে গেলেন সময় লাগাইতে কিছুই জানেন না দিন ইসলাম সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই কিছু শিখান বলছে ভাই শিখতে এসছি শিখতে আসলে মাদ্রাসা যান বড় বড় মাদ্রাসা আছে ইসলামিক সেন্টার খোলান সেখানে ক্লাস করুন আর বুড়াদেরকে শেখান এখানে বৃদ্ধদের অনেক মাদ্রাসা স্কুল আছে সৌদি আরবে বৃদ্ধ বুড়া বুড়িদের স্কুল আছে এখানে আমি এদিক দিয়ে যাই আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসা নিয়ে যাই এক জায়গায় লেখা যায় তালিমুল কবিরাত মানে বুড়ি মহিলাদের স্কুল মাদ্রাসা আছে আছে না তাহলে শিখতে যদি হয় তো বুড়ো বুড়িদের জন্য ইসলামী প্রতিষ্ঠান খুলেন আর সেখানে শিখান ঠিক আছে যুবকদের সাথে লজ্জা পাবে বাচ্চাদের সাথে ওইসব মাদ্রাসায় লজ্জা পাবে তাদের জন্য বুড়া বুড়িদের জন্য ইসলামী প্রতিষ্ঠান খোলেন যেমন সৌদি আরব ইসলামিক সেন্টারগুলি প্রবাসীদের জন্য রয়েছে প্রবাসী এখানে আপনি বুড়ো হন আর যুবক হন আর বাচ্চা হন সবাই এসে শিখতে পারেন আপনার জন্য দরজা মুক্ত আছে খোলা আছে তো ওই রকম ব্যবস্থা নেন না কেন কিন্তু আপনি কিছুই জানেন না আর অন্যকে শিখাতে চলেছেন আর ওখানে গিয়ে শিখবেন বাকি যেখানে সবাই আপনার মতোই সমান সমান সবাই হ্যাঁ ফাঁকে দুঃসাইয়ে লায়ুতি আরবিতে প্রবাদ আছে যার পকেট এমটি পকেট খালি সে কি বা দিতে পারে পকেট খালি থাকলে ধার দিতে পারবে না দান করতে পারবে তাহলে এলেম থাকতে হবে হ্যাঁ এলেম থাকতে হবে কোরআন হাদিসের বিদ্যা থাকতে হবে তাহলে তুই দিতে পারবে তো সংস্কারের কাজ করতে হবে সংশোধনমূলক কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম বলছেন সুরা হুদের আয়াত নম্বর সতেরোতে ওয়ামা কান রব্বকাল কোরা বেজুল মিন ওয়াহ লোহা মুসলেহুন আল্লাহ পাক কোন দেশকে ধ্বংস করবে না কত স্পষ্ট আয়াত চিন্তা করুন আল্লাহর পক্ষ থেকে কত বড় নিশ্চয়তা চিন্তা করুন কোন জাতিকে কোন দেশকে আল্লাহ ধ্বংস করবেন না তাদের জুলমের কারণে পাপের কারণে জুল মানে পাপ পাপ করছেন জনসাধারণ পাপ করছে কিছু লোক গুণা করছে অন্যায় কাজ করছে দেশে চুরি চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে কিছু লোক ব্যবচার করছে কিছু লোক অন্যায় কাজ করছে কিছু লোক হারাম খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে আছে কিছু পয়সা থাকবে শতকরা একবারে একশো জনকেই আপনি একবার ঘুষ মুক্ত করেন সুদ মুক্ত করেন তা অসম্ভব কথা তো কোনো পাপের কারণে আল্লাহ কোনো দেশকে ধ্বংস করবেন না কতক্ষণ ও আহলোহা মুসলেহন যতক্ষণ তারা সংস্কারমূলক কাজ করতে রয়েছে সংশোধনের কাজ করে মানুষকে হেদায়তের পথ দেখাচ্ছে ভালো পথ দেখাচ্ছে ভালো উপদেশ দিচ্ছে মানুষকে নামাজি বানাচ্ছে মানুষকে তৌহিদ শেখাচ্ছে মানুষকে শিরবিদা থেতবা করাচ্ছে কবর মাজার পূজা থেকে সাবধান করছে পীর পূজা থেকে সাবধান করছে ব্যক্তি পূজা থেকে সাবধান করছে মানুষের ধার্মিকতা নিয়ে আসছে তা কপরেশগারি নিয়ে আসছে এই জন্য দাওয়াতি কাজে সক্রিয় ভূমিকা পালন যতক্ষণ পর্যন্ত সেই দেশের লোকেরা করবে ততক্ষণ আল্লাহর আজাব আসবে না ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দাও এটি হচ্ছে আল্লাহর আজাব গজব থেকে বাঁচার একটি কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে তোমরা যদি ভালো কাজের উপদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও তাহলে তো ভালো কথা আর না হলে তোমাদের সবার উপর আল্লাহর আজাব আসবে আল্লাহ আজাব আর মেনে এন্দেহি আল্লাহর পক্ষ থেকে এমন আজাব আসবে দুনিয়াতে আজাব আসবে তো আজাব থেকে বাঁচার উপায় হচ্ছে ভালো কাজের মানুষকে উপদেশ দেন ছেলে মেয়েদেরকে ভালো কাজের উপদেশ দেন প্রথম এখান থেকে শুরু করেন দূরে যাচ্ছেন অথচ আপনার সাবালক ছেলে হয়েছেন আমার শিখাচ্ছেন আপনার ভাইকে নামাজের কথা বলছেন না আপনার শ্বশুর বাড়ি যান মাসাল্লাহ আপনি হুজুরজি আপনি মাসাল্লাহ সৌদি আরবে একটু হেদায়ত হয়েছেন শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়ি এক নামাজে আপনার একটি সালি নামাজ পড়েন না কিছুই বলেন না ভালো ভালো খাবার খেয়ে চলে আসেন তাহলে আজাদ থেকে বাঁচতে পারবেন গজব থেকে বাঁচতে পারবেন না এর উদাহরণ কি দিয়েছেন নবী করিম সাল্লাম শুনেছেন এই উদাহরণ কি উদাহরণ দিয়েছেন একটি পানি জাহাজের সাথে তুলনা করেছে একটি সমাজ হচ্ছে একটি পানি জাহাজের মতো পানি জাহাজের নিচে থেকে যদি কেউ ফুটো করে ছিদ্র করে তাহলে কি হবে দুই তালা পানি জাহাজ তার নিচে তালার লোক ডুববে ওপরে বলা ডুবে যাবে দুই তালাই তো ওপরে হ্যাঁ সিঁড়ি দিয়ে বয়ে অনেক উপরে উঠতে হয় নিচু তালায় ডাইরেক্ট পানি আসছে নিচু তালার লোক ডুববে না উপর সবাই ডুবে যাবে ধীরে ধীরে ধীরে ধীরে পানি ভর্তি হয়ে পুরো জাহাজটাই ডুবে যাবে এই উদাহরণ হচ্ছে একটি সমাজের সমাজে কিছু নিচু তলার লোক আছে মানে পাপি গুনাগার লোক আছে আর কিছু ভালো লোক আছে যারা দ্বিতীয় তলাতে আছে জি নিচু তলার লোক মানে পাপিরা সমাজকে ফুটো করছে মানে আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসছে আল্লাহর গজবকে আজাবকে ভূমিকম্পকে বন্যাকে হ্যাঁ দুনিয়ার আজাবকে ওই কাফের শত্রুদেরকে আক্রমণ করার জন্য দেশের ডেকে নিয়ে আসছে মানে তাদের পাপের কারণে আল্লাহর এই আজাব গজবগুলি তাদের কারণে আসছে যখন ওপর তলার লোকেরা কি করবে তাদেরকে ভালো কাজের আদেশ দেবে মানে পাপ করতে নিষেধ করবে গোনা করতে নিষেধ করবে মদের দোকানগুলি বন্ধ করার চেষ্টা করবে বেশ্যাখানা বন্ধ করার চেষ্টা করবে শির্কের আড্ডাগুলি কবর মাজারগুলি বন্ধ করার চেষ্টা করবে ইত্যাদি ইত্যাদি নামাজ পড়াবার চেষ্টা করবে মসজিদ আবাদ করার চেষ্টা করবে ইসলামী প্রতিষ্ঠান কায়েম করবে ইসলামী দাওয়াতের কাজ করবে তখন কি হবে ছিদ্রগুলিকে বন্ধ করে দিবে তারা অর্থাৎ আল্লাহর গজব তখন আর আসবে না তাহলে বাঁচবে সবাই বাঁচবে যাও আর যাও জামিয়ান তাদের হাত ধরে নাই ভাই ফুটা করিও না তোমরা মানে পাপ করিও না তোমরা হাত পা ধরে যদি কোনো পাপ থেকে বাঁচিয়ে দিতে পারে তাহলে নবী করিম বলছেন যাও আর যাও জামিয়ান তাহলে মুক্তি পাবে ডুবা থেকে মুক্তি পাবে সবাই পাবে দুই তলার লোকেরাও আর নিচু তলার লোকেরাও ওয়াইন তারা কুমার যদি ছেড়ে দেয় তোমরা নামাজ পড়বে না যাও তোমরা জাহান নামে যাও তোমরা আমাদের কি আমরা নামাজ পড়বো শ্বশুর বাড়ি গেলেন শালা শালি শ্বশুর কেউ নামাজ পড়ে না বেহাই আবে পর্দা সব যাও তোমরা জাহান নামে যাও আমি নামাজ ছাড়বো না আমার নামাজ ঠিক রাখবো তাহলে নবী করিমসাল্লাম বলছেন হালাকু হালাকু জামিয়ার গ্রামবাসীকে রাগ করে বলছেন তোমাদেরকে বলে আর লাভ নেই যাও তোমরা যেখানে যাবে সেখানে যাও নামাজ টামাজ পড়বে না তোমার আমার কথা শুনবে না যাও তোমাদের আর কি বলবো তোমাদেরকে এই বলে ছেড়ে দিলেন দাওয়াতি কাজ ছেড়ে দিলেন মানুষকে ভালো উপদেশ দেওয়া ছেড়ে দিলেন মানুষকে অন্যায় কাজে বাধা দেওয়া ছেড়ে দিলেন দেশের লোককে বুঝিয়ে পারছেন না কবর মাজারকে ধর্ম মনে করছে যা ওরা ওদের কাজ করছে আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করছে আমরা আমাদের কাজ করি অবাধ শিক্ষা ছেলে মেয়ের সহ শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে কেন মিছিল বের হয় না এই জন্য বাংলাদেশে কেন মুসলিম দেশগুলিতে মিছিল বের হয় না যে আমরা এইরকম একসাথে সহশিক্ষা চাই না মেয়েদের কলেজ চাই মেয়েদের ইউনিভার্সিটি চাই মেয়েদের জন্য হাই স্কুল আলাদা চাই আর ছেলেদের আলাদা চাই মেডিকেল কলেজ চাই মেয়েদের জন্য আমরা মেয়েদেরকে ডাক্তার বানাবো কিন্তু মেডিকেল কলেজ মেয়েদের জন্য সেপারেট চাই কেন আন্দোলন হয় না এর জন্য কোথায় আমাদের ইমান আন্দোলন পেটের জন্য হয় জিয়ারের জন্য হয় রিলিফের জন্য হয় নেতৃত্বের জন্য হয় চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন হয় মিছিল করা হয় ভাঙচুর করা হয় কিন্তু এত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজের জন্য কেন আন্দোলন হয় না তাহলে যদি তাদেরকে পাপ করতে ছেড়ে দেন তোমরা যা করবে করো আমি ওসব কাজে যাব না আমি নিজে শুধু বেঁচে থাকবো তাহলে নবী করিম সাল্লাম বলছে শহীদ বুখারি শরীফ হাদিস হালাকু হালাকু জামিয়ান ধ্বংস হবে সবাই ধ্বংস হবে অসৎগুলি পাপিগুলি ধ্বংস হবে ও বেনামাজিও ধ্বংস হবে কবর পূজারিও ধ্বংস হবে পীর পূজারিও ধ্বংস হবে আট্রসি মাইজ ভান্ডারি ওরাও ধ্বংস পুরপুরা ওরাও ধ্বংস হবে আর যারা নিজেদেরকে বলছেন আহলে সন্ন্যাতল জামাত তারাও যদি চুপচাপ বসে থাকেন দাওয়াতি কাজ না করেন ভালো কাজের উপদেশে তারাও ধ্বংস হবে সবাই ধ্বংস হবে হালাকু হালাকু জমিয়ান সবাই ধ্বংস হবে আল্লাহর গজব থেকে বাঁচার একটি উপায় হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই সম্পর্কে বিস্তারিত বলেছি আল্লাহর গজব থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে মাতা পিতার বেশি বেশি সেবা করা মাতা পিতাকে যথাসাধ্য খুশি রাখার চেষ্টা করা গুনা করে নয় নেকির কাজ করে মাতা পিতা তার সেবা করতে হবে নেকির দ্বারা গুনহার দ্বারা না পাপ করতে বলছে তা দিয়ে সন্তুষ্ট করলে হবে না নেকির কাজের মাধ্যমে মাতা পিতাকে খুশি রাখতে হবে তাহলে দুনিয়ার গজব আজাব দূরে সরে যাবে আপনার একটি ঘটনা স্মরণ করিয়ে দিই জানেন বনি ইসরায়েলদের যুগে বোখারি শরীফে এই হাদিস রয়েছে তিনজন লোক মাঠে মরুভূমিতে সফর করছিল পাহাড়ি এলাকায় হঠাৎ করে ঘূর্ণি ঝড় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি সব চারিদিক অন্ধকার হয়ে গেল যাবো কোথায় ঘূর্ণি ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের গুহায় তিনজন ঢুকে পড়লো যখন ঢুকে পড়লো ঝড় হলো ঝড়ে কাছে একটা পাথর ছিল এত ঘূর্ণি ঝড় ছিল যে পাথরটা সরে এসে যে দরজাটা ছিল গুয়াই ঢুকার দরজায় বন্ধ হয়ে গেল ভিতরে তারা বন্ধ হয়ে চাপা পড়েনি কিন্তু ভিতরে দরজা বন্ধ হয়েছে আর বের হইতে পারছে না ঝড় শেষ হলো বের হবে রাস্তা বন্ধ যাবে কোথায় ওটাই কবর হয়ে গেল কবরের মতো অবস্থা তিনজনে এক অপরকে বলতে লাগলো যে ভাই আর উপায় নেই এখানে জানেও না যে আমরা কোথায় আছি আত্মীয় স্বজন কেউ জানে না কোনো খবর জানাবার উপায়ও নেই এইখানে এই কবরস্থান হয়ে যাবে আমাদের এটাই কবর হয়ে যাবে আমাদের তিনজনের একটা কাজ করো আমরা জীবনে যদি কোনো নেক কাজ করে থাকি ভালো কাজ করে থাকি আল্লাহর কাছে ওই নেক কাজের মাধ্যমে ওসিল আল্লাহকে বলো যে আল্লাহ নেক কাজের ওসিলা মাধ্যম রয়েছে ব্যক্তির ওসিলা ইসলামে নেই আমাদের দেশে ব্যক্তির ওসিলা ধরতে গিয়ে সিদিক করে কেউ পীরকে ওসিলা ধরে কেউ নবী অলিকে ওসিলা ধরে হ্যাঁ কেউ হুজুর বাবাকে পীর কিবলাকে অশিলা ধরে ওসিলা ধরে শিরিক করে মারা যায় নিজের ইমান এবং আমলকে মাধ্যম বানাইতে হবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে জীবনে একটা ভালো কাজ করেছেন মাকে খুশি করেছেন কোন বিশেষ কাজ করে বাবাকে খুশি করেছেন বিশেষ কাজের মাধ্যমে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার আম্মা আব্বাকে কেউ খেতে দেন আল্লাহ আমার পাঁচ ভাই সাত ভাই রয়েছে কিন্তু আমি পাঁচশো টাকা বেতন আমার ভাই এক হাজার দু হাজার বেতন তারপর একটা পয়সা পাঠাই না তার খরচ কম তারপরে পাঠায় না কিন্তু আমার ছেলে মেয়ে বেশি তারপর আমি ওসব চিন্তা করি না যে কি হবে ছেলে মেয়ের আল্লাহ আমার মা বাবাকে আমি দেখছি শুনবে আল্লাহ ফাকরাবুল এই মাধ্যমে এই ওসিল আল্লাহ কবুল করবেন আপনার কাছে <clears throat> তার মধ্যে তিনজন লোক বললো যে আমরা নে কামল আল্লাহর কাছে পেশ করি আর আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকে একটা করে নে আমল সন্ধান করলো যে জীবনে একটা কাজ করেছে আল্লাহকে বলি দরখাস্ত করি তার মধ্যে একজন ছিল যার বুড়ো মা বাবা ছিল গরিব মানুষ ও বকরি চড়াইতো উঁট চড়াতো চরিয়ে সন্ধ্যাবেলা যখন নিয়ে আসতো প্রথম দুধ দুইত দুধ দহন করার পরে নিয়ে এসে বাচ্চারা কান্নাকাটি করছে বাচ্চাদেরকে আগে দিত না মা বাবাকে আগে খাওয়াইতো তারপরে গিয়ে ছেলে মেয়েদেরকে স্ত্রীকে দিয়ে নিজে পান করতো একদিন অনেক দূরে চলে যায় অনেক রাত হয়ে যায় বাবা মা ইন্তজার করেছে অপেক্ষা করার পরে তারাও ঘুমিয়ে পড়েছে ছেলে মেয়েরা এসে দেখে কাঁদাকাটি করছে খিদায় বাচ্চাদেরকে আর ঘুম আসে বুড়ো বুড়িকে ঘুম চলে এসছে কিন্তু বাচ্চাদের ঘুম আসে না বাচ্চারা গোড়াগড়ি করে কাঁদাকাটি করছে খিদা খিদায় না ছেলে মেয়েদেরকে আমি আগে খেতে দেবো না ছেলে মেয়েকে যদি দিতে আব্বা আম্মা অসন্তুষ্ট যে আমরা ঘুমিয়েছিলাম আমাদের খিদা দিনে সারাদিনটা অনাহারে আমাদের চলে গেছে আর দেখো নিজের ছেলেদেরকে উঠিয়ে খাওয়িয়েছে না আমি ছেলে মেয়েদেরকে দেবো না বাবা মায়ের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল যখন আব্বা আম্মা উঠবেন তখন তাদেরকে দুধ পান করাবো তারপরে ছেলে মেয়েদেরকে দেবো সারা রাত বাবা মা আরামে ঘুমিয়ে গেছে ফজর হচ্ছে ভোর হচ্ছে তখন বাবা মা উঠেছে উঠে দেখ কি ব্যাপার ছেলে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো আম্মা আব্বা অনেক রাতে এসছি ভাবলাম আপনারা ঘুমিয়ে পড়েছেন আপনাদের যদি ঘুম ভাঙাই তবু কষ্ট হবে সেজন্য ঘুম ভাঙায়নি এই যে দুধের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি একটু পান করেন তারপরে ছেলে মেয়েদের সারা রাত ছেলে মেয়ে কান্নাকাটি করছে গড়াগড়ি করছে কান্নাকাটি করে ছেলে মেয়েদেরকে দিচ্ছেন মা বাবাকে দুধ পান করানোর পরে গিয়ে ছেলে মেয়েদেরকে সকালে দুধ দিচ্ছেন আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ কেউ জানে না তোমার ছাড়া যে এই পাথরের তলে আমরা চাপা পড়ে আছি গুহার মধ্যে আমরা পড়ে আছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো এর মাধ্যমে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পাথরকে আদেশ পাথর তুমি সরে যাও এক অংশ সরে গেল এভাবে তিন ব্যক্তি যখন তিনবার তাদের নিজের নিজের নেকির কথা বলল যে ঘটনা সময়ের স্বল্পতার জন্য আর বিস্তারিত বর্ণনা করবো না অন্য কোন অনুষ্ঠানে আলোচনা করা যাবে আমাদের প্রাসঙ্গিক এই আলোচনাটি এটি রয়েছে যে মা বাবার খেদমত করলে মা বাবাকে সন্তুষ্ট রাখলে আল্লাহর গজব দূর হয়ে যায় পাথর পড়ে আছে তিনজনে সরাতে পারছে না আল্লাহর কুদরতে পাথর সরে গেল সহি সালামত তারা সেখান থেকে বেরিয়ে নিজ নিজ স্থানে চলে গেল আল্লাহর আজাব গজব দূর হওয়ার একটি উপায় হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক ভাইদের ভালোবাসবেন ভাইদের সাহায্য সহযোগিতা করবেন বিশেষ করে বোনেরা দুর্বল বোনদের সাহায্য করবেন এমনকি বিবাহ হয়ে গেলেও যদি অভাবী থাকে তাদের সাহায্য করবেন তালাক হয়ে গেছে বিশেষ করে বিধবা হয়ে গেছে তাহলে আপনারও ফরজ দায়িত্ব চেপে গেছে আপনার আব্বা আর দেখতে পাচ্ছেন বা মারা গেছেন বা তিনি অভাবী তাহলে বিশেষ করে তালাক হয়ে এসছে কোথায় যাবে আপনার বোন স্বামী মারা গেছে কোথায় কে খেতে দিবে তাকে সুতরাং তাদেরকে নিয়ে এসে আপনি মানুষ করবেন আদর করবেন যত্ন করবেন তাদের খেদমত করবেন এইভাবে খালা রয়েছে ফুফু রয়েছেন তাদের আপনি সেবা করবেন এসব হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এতে দুনিয়ার বরকত হয় আল্লাহর আজাব দূর হয়ে যায় বোখারি শরীফের হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন রাহু আইজুব সাতালাহু ফিরিজ কেউ যদি পছন্দ করে যে তার রিজিকে আল্লাহ বরকত দিক রেজেক আল্লাহ প্রশস্ত করুক আসারেহি আর তার বয়সকে আল্লাহ বৃদ্ধি করুক তাহলে বোঝা গেল যে বয়স বেড়ে যায় নেক আমল করলে ফালিয়াসেল রাহেমাহু তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে তাদের সাহায্য সহযোগিতা করে আল্লাহর আজাব দোর হওয়ার একটি উপায় হচ্ছে পাঁচক্ত নামাজ কায়েম করা যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে তার উপর আল্লাহর গজব বসবে না দুই তিন দিন আগে সকালবেলা কুয়াশা ছিল জানেন কি এমন কুয়াশা ছিল যে আমি বাচ্চাদের মাদ্রাসা নিয়ে বেরোলাম ছটার সময় রাস্তা কিছুই দেখতে পাই না এখান থেকে আমাকে আট কিলোমিটার যেতে হবে জামেইন আল্লাহ আল্লাহ করি আল্লাহ আল্লাহ করি আর খুব আস্তে করে চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ চলে গেলাম ওখানে পৌঁছার পরে চিন্তা করলাম যে এত অন্ধকার না হয় যাবো না এখানে একটা মসজিদ যদি খোলা থাকতো বসতাম কিছুক্ষণ গাড়িতে বসবো না কি করব। একটু দেরি করে দেখছি ওখানে যেতে আলহামদুলিল্লাহ সূর্যটা উঠে গেল আর তারপরে একটু আলো হয়ে গেল ফেরার পথে তো আলোতে আসলাম যাওয়ার পথে এখান থেকে দরজা পর্যন্ত দেখতে পাই না ওই পিলার পর্যন্ত কোন রকম দেখতে পাচ্ছি তাহলে গাড়ি সামলানো মহা মুশকিল আর হাইওয়ের মতো রাস্তা সেই দিনে কি হয়েছে জানেন আবকিক রোডে পত্রিকা লিখেছে আবকিক রোডে পঞ্চাশটি গাড়ি একটা অ্যাক্সিডেন্টে এক অপরকে মেরেছে আর আরেকটি এক দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর একবার পঁচিশটি গাড়ি এক অপরের সাথে লেগেছে যে মারা গেছে বেশ কয়েকজন পাঁচজন না সাতজন লোক মারা গেছে আর একান্ন জন আহত হয়েছে চিন্তা করতে পেরেছেন আল্লাহর আজাবও হতে পারে পাপিষ্ট গুণাগারদের জন্য আল্লাহর আজাব আর যদি ওতে সৎ লোকেরা মারা যায় বা আহত হয় তাদের জন্য আল্লাহর পরীক্ষা এবং পাক তাদেরকে উত্তম সব নেকি দিবেন এতে কোনো সন্দেহ নেই নবী করিম কি বলেছেন যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ল সেই ব্যক্তি ফাহুয়া জিম্মাতিল্লা সে আল্লাহর হেফাজতে থাকবে ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রাস্তায় বেরিয়ে গেছেন দেখবেন বিপদ আল্লাহ সরিয়ে দেবেন আল্লাহ বিল্লা করছেন তবা ইস্তেফার আরেকটি উপায় হচ্ছে ইস্তেফার করা আল্লাহর কাছে ইস্তেফার করছেন আল্লাহ অন্ধকার আল্লাহ তুমি মাফ করো কোনো গুণা কাতা থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও আজাব দিও না আল্লাহ আল্লাহ আজাব দূর করবেন না করবেন না আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং অবশ্যই দূর করবেন আপনি কি চান না যে ফজর নামাজ পড়ে গেলে আপনি হেফাজতে থাকবেন দুনিয়াটা আপনার সুখী হবে আখেরাত আপনার সুখী হবে নবী করিম সাল্লাহাম বলছেন মান সাল্লাহ সাল্লাহ জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে সুতরাং দিনে আবার গুনা করে অন্য পাপ করে তুমি আল্লাহর জিম্মাকে নষ্ট করে দিও না বেশি বেশি দান খায়রাত করা আল্লাহর আজাব উনি আজাব থেকে বাঁচার একটি উপায় হচ্ছে দান খায়রাত করা দান খায়রাত করলে আল্লাহর আজাব দূর হয় এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে কিছু জয়ীফ হাদিস রয়েছে তবে একটি সহি হাদিস আপনাদের সামনে বলছি নবী করিম সাল বলেছেন দাউ মারদা কুম্বিস সাদাকা হাদিসটি সাহিহুল জামে তো রয়েছে হাদিসটি হাসান দাউ মারদা কুম্বিস সাদাকা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে অত্যন্ত মূল্যবান কথা নবী করিম আমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করি আমরা কি দিয়ে ওষুধ বড়ি দিয়ে ইঞ্জেকশন দিয়ে অপারেশন করে নার্সিংহোমে হাসপাতালে ভর্তি করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে করি না আর একটি চিকিৎসার কথা নবী করিম সাল বলছেন যে তোমার আম্মা অসুস্থ হয়েছে তোমার বাবা অসুস্থ হয়েছে তোমার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে দাউ মারদাক তুমি নিজে অসুস্থ হয়েছো চিকিৎসা করো সাদকা দিয়ে দান খেরা দিয়ে দান করো মায়ের নামে দান করো আল্লাহ আমার আম্মা অসুস্থ আছে এতটা আমি দান করলাম আমার আব্বা অসুস্থ জানলে আল্লাহ দান করলাম আমার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে এত দান করলাম আমি অসুস্থ হয়েছে আমি দান করলাম আল্লাহ তুমি আমাকে রোগ থেকে উদ্ধার করো আমার ছেলে মেয়েকে আমার বাবা মাকে রোগ থেকে উদ্ধার করো দাও মারো দাক বিশ্বাদা তাহলে দুনিয়ার বালা মুসিবত দূর হলো না হলো না সাদকা দিয়ে দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ সাদকা করলে দূর হয় করিম আরো বলেছেন যে বালা মুসিবত দূর হয় সাদকা করলে সুতরাং তোমরা বেশি বেশি সাদকা খেরাত করো আল্লাহ ভীরুতা আল্লাহকে ভয় করা তাকুয়া যাকে বলা হয় আপনার মধ্যে যদি তাকুয়া থাকে পাপ থেকে বেঁচে থাকেন তাহলে আল্লাহ আপনার হেফাজত করবেন এবং দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন মহান আল্লাহ ইরশাদ করেছেন